Babai, toma o baile de Del. Babá, toma com é esse Del. Dá uma com esse o mobile de Del. Toma o mobile de Del. কে ছবি তুলছে কে দাও মোবাইলটা দাও আমারে দাও কেন মোবাইল দিবা না কেন তোমার Hmm? তুমি ছবি তুলছো হ্যাঁ আমি কই ছবি তুলছো ওর স্বামী কেসিও আমি তো দেখি না কেসিও কই তুমি ছবি তুলছো তো দেখাও ওইটা এটা স্বামী টিকু টিকু বাবা টিকু ওইটা ওইটা এটা দেখবো আম্মু তা আম্মু আম্মু ছবি তুলছো হ্যাঁ, আম্মু ছবি তুলছি আচ্ছা